Assalamu alaikum everyone this is Akanksha Shikdar here your own online and offline instructor and yes আপনাদের জন্য অনেক ভালো একটা নিউজ আছে সেটা হচ্ছে I am the director of TESOL Bangladesh Mirpur branch তো মিরপুরের অনেকেই আছে বলছিলেন যে ম্যাম কোথায় গেলে আপনাকে পাবো বা কোথায় গেলে আপনার ক্লাসই পাবো সো ইয়াস তাদের জন্য এই নিউজটা অবশ্যই অনেক ভালো যে আপনারা কিন্তু টেসল বাংলাদেশের মিরপুর যে দশ নম্বরের যে ব্রাঞ্চটা হয়েছে এখানে সারাক্ষণই আমাকে পাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত অভিজ্ঞতা ক্লাসগুলো আমিই নিচ্ছি অ্যান্ড আমি যেই কোর্সটা লঞ্চ করছি সেটা হচ্ছে বেসিক ইংলিশ কোর্স এখানে আপনি একটা কোর্সের মধ্যে পাঁচটা স্কিল ডেভেলপ করতে পারবেন স্কিলসগুলো কী কী speaking basic writing pronunciation presentation skills and grammar as wow so yes আপনার কিন্তু অনেকগুলো কোর্সে জয়েন করা লাগছে না একটা কোর্স জয়েন করলেই আপনি এই পাঁচটা স্কিল ডেভেলপ করতে পারবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু ব্যাচগুলোকে তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ ভিআইপি ব্যাচ আর একটা রেগুলার ব্যাচ সো প্রাইভেট ব্যাচে কারা থাকছে আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যে অনেক মানুষের মধ্যে শিখতে লজ্জা পাই কোয়েশ্চেন করতে পারি না বা কনসেন্ট্রেশন একটু একটু লস্ট হয়ে যাই আমরা সো এই ব্যাচটার মধ্যে স্টুডেন্টস থাকবে মাত্র আটজন সো সিটস কিন্তু একদম লিমিটেড আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে সিটটা বুকিং করে রাখতে হবে অ্যান্ড অথবা আপনি আমাদের কোচিং সেন্টারও আসতে পারেন এসে যোগাযোগ করতে পারেন আমাকেই পাবেন অথবা আপনি ফোনেও করতে পারেন ফোন নাম্বারটা হচ্ছে zero one six two triple zero four two zero two so এইখানের কোর্স ফিটা হচ্ছে পনেরো হাজার করে সপ্তাহে দুই দিন ক্লাস থাকছে সেটা আপনাদের প্রেফারেবল টাইমেই থাকছে আর অনলাইনে ক্লাস পাচ্ছেন মানে আমার লাইভ ক্লাস পাচ্ছেন সপ্তাহে পাঁচ দিন রাতের ঠিক এগারোটা বাজে আচ্ছা সো সেকেন্ড যেই টাইপের আমি ব্যাচটার কথা বললাম সেটা হচ্ছে ভিআইপি ব্যাচ আমাদের মধ্যে এরকম অনেকেই আছে হয়তোবা একটু পশ ফ্যামিলির অথবা একটু বেশি সায় অথবা অনেক বড় পর্যায়ে আপনারা জব করছেন সো তাদের হয়তো বা সবার সাথে শিখতে চাচ্ছেন না তাদের এটা হতেই পারে যে না আমি সবার সাথে শিখবো না আমি শুধু টিচার অ্যান্ড আমি থাকবো তাদের জন্য এই ব্যাচটা ভিআইপি ব্যাচ শুধু আমি থাকব অথবা যে কোনো অন্য টিচারও থাকতে পারে যদি আপনি সেটা পছন্দ করেন সেই টিচারকে সেই টিচারকে দেয়া হবে আপনি থাকবেন অ্যান্ড টিচার থাকবে ওয়ান টু ওয়ান সেশনে পুরো কোর্সটা কিন্তু হবে এইটার জন্য কোর্সটিটা হচ্ছে থার্টি থাউজেন্ড সপ্তাহে দুই দিন ক্লাস সেটাও আপনার প্রেফারেবল টাইমে অ্যান্ড পাঁচ দিন লাইভে ক্লাস পাচ্ছেন রাত ঠিক এগারোটা বাজে এটার জন্য আপনি ফেসবুকে আমাকে মেসেঞ্জার ইনবক্স করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন দিতে পারেন নাম্বারটা হচ্ছে zero one six two triple zero four two zero two অথবা আপনি সরাসরি অফিসেই চলে আসেন না আমাকেই পাবেন আচ্ছা এখন আসবো রেগুলার ব্যাচে রেগুলার ব্যাচটা কাদের জন্য আমাদের মতো যারা আছি স্টুডেন্টস যারা আছি তাদের জন্য যাদের অথবা যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে যে না এত টাকা দিয়ে আমি কোর্স করবো না দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কোর্স করার প্রবলেম হয়ে দাঁড়াবে আমার জন্য তাদের জন্য এই কোর্সটা আপনাদের জন্য কোর্স ফিটা হচ্ছে মাত্র চার হাজার টাকা same course same teacher same syllabus সব কিছুই সেম থাকছে কিন্তু এই ব্যাচে স্টুডেন্টস থাকবে বিশ জন সো ইয়াস আর দেরি করবেন না আমি তিনটা ওয়ে বলেছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আমাকে ফেসবুকে Akanksha Sikdar is my Facebook ID এখানে মেসেঞ্জার ইনবক্স করতে পারেন অথবা ফোন দিতে পারেন ফোন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি zero one six two triple zero four two zero two অথবা আপনি চলে আসছেন না অফিসে আমার সাথেও দেখা হয়ে যাবে কথা হবে অ্যান্ড ইয়াস ইনশাল্লাহ একসাথে অনেক ভালো কিছু অনেক বেশি কিছু অনেক সহজে যেটা আমি সবসময় বলি যে খুব সহজে আমি শেখাতে পছন্দ করি সো দেখা হচ্ছে টেসো বাংলাদেশ মিরপুর ব্রাঞ্চে অ্যান্ড আমি একটু বলে দিব আপনাদের অ্যাড্রেসটা সেটা হচ্ছে মিরপুর দশে ফলপট্টি মসজিদের রোডে আনুষ্কা ভবন লিফটের তিন এখানেই হচ্ছে আমাদের টেসল বাংলাদেশের মিরপুর ব্রাঞ্চটা অ্যান্ড আমাকে কিন্তু পাচ্ছেন সো চলে আসেন না একদিন চলে আসেন কথা হবে ইনশাল্লাহ অ্যান্ড আমরা একসাথে অনেক ভালো কিছু শিখবো So God bless you guys. Thank you so much. Assalamu alaikum.